হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ফেসবুকের মাধ্যমে কিভাবে মার্কেট প্লেসে এস এম এস সেন্ড না করেও গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন আপনারা অনেকে বলতেছেন যে ভাইয়া ফেসবুক অ্যাকাউন্ট টিকতেছে না ফেসবুক অ্যাকাউন্টে একটি মাত্র এস এম এস সেন্ড করার পরে অ্যাকাউন্টে নষ্ট হয়ে যাচ্ছে আর এই ধরনের প্রশ্নগুলোর উত্তর হিসাবে আমি আজকের ভিডিওটি ক্রিয়েট করতেছি আপনারা মার্কেট প্লেসে এস এম এস সেন্ড না করেও গুগল ভয়েস ক্রিয়েট করতে পারবেন আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার এই robot S M technical YouTube চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই বিষয়টি ফেসবুকের মার্কেট প্লেসে এস এম এস সেন্ড না করে আপনারা কিভাবে ফেসবুকের মাধ্যমে গুগল ভয়েস করবেন তো বন্ধুরা চলুন শুরু করি এখানে আপনাদেরকে প্রথমত আসতে হবে ব্লু স্টক ফাইভে আমার কাছে ব্লু স্টক ফাইভ আগে থেকে ইনস্টল করা আছে যার কারণে আমার কাছে ব্লু স্টক ফাইভ আছে আর গ্রুপে যেহেতু আপনারা কাজ করবেন ফেসবুকে মার্কেট প্লেসে এস এম এস সেন্ড না করেও যেহেতু আপনারা কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে একটা ফেসবুক নামাইতে হবে এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ দিয়ে রাখতে হবে আমার এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ দেওয়া আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে যেটা আর কি আমি এমনি একটা নাম দিছি শাহ এস দেওয়ার পরে এখানে আমি শাহ এস দেওয়ার পরে একটা ইউএসের ব্যক্তিদের পিকচার অ্যাড করে দিয়েছি আর যেটার কারণে আমাদের এর ব্যক্তির আচ্ছা বন্ধুরা চলুন শুরু করা যাক এখন আমরা কিভাবে এটার মাধ্যমে গুগল ভয়েস ক্রিয়েট করব। আমাদের এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ আর আপনাদের যেহেতু আপনারা আগে কি করছিলেন এই মার্কেট প্লেসে এস এম এস সেন্ড করছিলেন আমরা এখন আর এই মার্কেট প্লেসে এস এম এস সেন্ড না করে সরাসরি ফেসবুকের মাধ্যমে গুগল ভয়েস ক্রিয়েট করব। তো এখানে আমরা চলে আসলাম সার্চ বার অপশনে এসে লিখলাম কি ইউএসএ যে কোনো একটা সিডির নাম লিখলাম আপনি যে সময়ে কাজ করবেন ওই সময়ে কোন সিডিতে কাজ ভালো হয় সেই সিডিটা ধরে কাজ করবেন আর আপনারা যদি না জেনে থাকেন যে কোন সিটিতে কাজ ভালো হয় তো আপনারা কোন সময়ে কোন সিটি ধরবেন আমি এই বিষয়ে আপনাদের রেসপন্স পাইলে এবং আপনাদের কমেন্ট পাইলে অবশ্যই একটা নতুন ভিডিও আপলোড করে দেবো যে ভাইয়া লাগবে আমাদেরকে একটা কোন সময় কোন সিটিতে কাজ ভালো হবে তাহলে অবশ্যই আমি এটা আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেব তো আমি বর্তমান চলে যাচ্ছি ওরলান্ডো ফলোরিডার কার বাই অ্যান্ড সেল গ্রুপে ওরল্যান্ডো এফ এল দেখেন বন্ধুরা আমরা তাহলে চলে আসলাম Orlando Florida car buy and sell গ্রুপে আমরা এখানকার গ্রুপগুলোতে একটা জয়েন হয়ে নেব তো আমি এই গ্রুপটাতে জয়েন হয়ে গেলাম জয়েন হওয়ার পরে আমি কি করব এই গ্রুপটাতে ভিজিট করব এখানে একটু সময় নেবে নেট প্রবলেম এখানে আমার এখানে অলওয়েজ থাকে দেখেন এখানে আমি আমার একটা ওরলান্ডো ফ্লোরিডা আসছি এখানে কার বাই অ্যান্ড সেল এই ব্যক্তিটা বারো ঘন্টা আগে মানে বারো ঘন্টা আগে ইনি কী করছেন বারো ঘন্টা আগে ইনি এই Orlando Florida car buy and sell এই গ্রুপটাতে জয়েন দিয়ে দিছে এখানে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন এখানে five point two K members মানে কি পাঁচ হাজার দুইশো জন মেম্বার্স তো এখানে যদি পাঁচ হাজার দুইশো জন মেম্বারের মধ্যেও আপনাদের আমাদের মতো যদি বাঙালিরাও এক হাজার হয়ে থাকে তারপরেও কিন্তু আপনারা এখানে আপনারা এখানে অনেক জিবি পাবেন আর কি তো দেখেন এই ব্যক্তি একটা কারের একটা পোস্ট দিয়েছে বারো আওয়ার আগে মানে বারো ঘন্টা আগে এখন আমরা দেখব এই ব্যক্তিকে আমরা সরাসরি এখান থেকে এস এম এস পাঠাইতে পারবো এই ব্যক্তিকে আমরা এখান থেকে এস এম এস পাঠাইতে পারবো এইভাবে আর বন্ধুরা হ্যাঁ অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলে যারা ভিডিও আপলোড করে থাকি তারা আমরা কখনোই মার্কেট প্লেসে এস এম এস সেন্টটা দেখাতে চাই না প্লেসে যদি আমরা এস এম এস সেন্ড দেখাই তাহলে আপনার মনে করেন যে আমাদের ইউটিউবের মনিটাইজেশন অন এবং ইউটিউব চ্যানেল ব্যান্ড এই ধরনের প্রবলেমগুলো থাকে তো আপনাদের যাদের একান্তই প্রয়োজন যে ভাইয়া আমার এই যে মার্কেট প্লেসে এস এম এস সেন্ডটা দরকার তো আপনারা কি করবেন সরাসরি আমার স্কাইপি হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এইসবে নক দেবেন আমি তাহলে তাদেরকে কি করব আমি শুধুমাত্র ফ্রাইডেতে ফ্রি থাকি আপনাদেরকে ফ্রাইডেতে কাজটা বুঝাই দেব কোনো সমস্যা নেই আমরা কি করব এখানে এস এম এস পাঠাইতে পারবো আবার কি করতে পারবো এই যে ওনার নামের উপর আমরা কি করব। এখানে যা অ্যাড ফ্রেন্ড দিয়ে আমরা ওখান থেকে ওনাকে এস এম এস পাঠাবো ওনাকে যদি আমরা এখান থেকে এস এম এস পাঠাই still available I am interested in this item what condition is this item in তো আপনারা এই যে এখানে রাইট সামথিং আছে রাইট সামথিংয়ে কিছু লিখতেও পারেন ওই ব্যক্তিকে আপনারা কী করবেন এই জায়গাটায় আপনারা এখানে আপনাদের এই টেক্সনাল যে নাম্বার টাম্বার থাকবে আপনারা কী করবেন রাইট সামথিংয়ে এগুলো আর কি লিখে দিতে পারেন যেমন ধরেন লিখতে পারেন I want I want buy it ইলিশ text me মাই নাম্বার আপনার নাম্বারে টেক্স অথবা কল করতে বলবেন তাহলে হবে আপনি মনে করেন যে আপনার নাম্বারটা দিয়ে দিলেন আপনার নাম্বার একটা হুদায় দিয়ে দিলাম আমি এখানে নাম্বার একটা কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দিলেন দেওয়ার পর আপনারা কী করবেন এই জায়গায় এস এম এসটা সেন্ড করে নেবেন তাহলে হবে কি আপনারা ওই ব্যক্তি এস এম এসটা পাবে তো আমরা দেখি নিচে স্ক্রল করে চলে আসি এখানে দেখেন একদিন আগে মার্কেট প্লেস মার্কেট প্লেসে আমরা এস এম এস সেন্ড করবো ওনাকে এইভাবে আগের নিয়মে তো বন্ধুরা দেখেন এখানে আমরা রাইট দিস সামথিং এখানে আসবো আসার পরে এই জায়গায় আমি মনে করেন যে লিখলাম ওই আগেরটায় তো আপনারা ওই আগেরটায় লিখে এ করবেন এখন আসি সেকেন্ড স্টাপে তো আপনারা এই জায়গাতে তো ঢুকলেন এখন আমরা কি করব নিউ ইয়র্ক সিটিতে চলে যাব যে ভাইয়া আপনাদের কি আমাদের কি ওরান্ডো ফ্লোরিডাতে বাই অ্যান্ড সেল গ্রুপ আছে আমাদের কি নিউ ইয়র্কে নাই অবশ্যই নিউ ইয়র্কে মার্কেট প্লেস আছে দেখেন নিউ ইয়র্ক মার্কেট প্লেসে চব্বিশ কে মেম্বার এই চব্বিশ কের মধ্যে যদি আপনি ওয়ান কেক পড়াইতে পারেন তাহলে মনে হয় ভালো চলবে আর কি আর আমি আশা করি এইভাবে কাজ করলে ফেসবুক অ্যাকাউন্ট কখনো ডিজেবল হবে না কখনো নষ্ট হবে না আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা কাজ করতে পারবেন আর এই চার ঘন্টায় আপনারা নক পাবেন প্রায় আপনারা যদি চার ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে আপনারা ইনশাল্লাহ দশ সারা রাতে আর কি দশ থেকে পনেরোটা জিবি বানাইতে পারবেন ঘন্টায় একটা করে জিবি তো অবশ্যই হইতেই পারে কোনো সমস্যা নেই সেটা আপনাদের কাজের উপর নির্ভর করবে আপনারা সুন্দরভাবে কাজ করবেন আমরা নিউ ইয়র্ক মার্কেট প্লেসটা দেখলাম আমরা যদি বলি Chicago buy Chicago buy and sell এখানে ইন্টার চাপ দিলাম দেখেন শিকাগো বাই অ্যান্ড সেল গ্রুপটা এসে গেছে এখানে আমার বানানটা ভুল হয়েছে যাই হোক Chicago buy and sell group এসে যাবে কিন্তু দেখেন শিকাগো বাই অ্যান্ড সেল আমরা এটা তো উনিশ কে মেম্বার এটাতে আমরা জয়েন হইলাম হওয়ার পরে কী করলাম গ্রুপটার ভিতরে একটা ভিজিট করবো দেখেন এই ব্যক্তির এই ব্যক্তি একটা পণ্য বিক্রি করবে এখানে এটা হচ্ছে ফার্নিচারের মধ্যে পড়ে আবার এই ব্যক্তি এই পণ্যটা বিক্রি করবে এখানে একটা কমেন্ট এসে গেছে ইতিপূর্বে আমরা কমেন্ট একটু দেখি ও কমেন্ট হাইট করা আছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখেন এই ব্যক্তি এটা দিছে আমরা কিন্তু সরাসরি এখান থেকে এস এম এস সেন্ড করতে পারবো এস এম এস সেন্ড করাটা আমরা শিখছি এই মেথডে নেক্সটে দেখেন রাইট সামথিং এখানে আমরা কিন্তু কিছু লিখতে বলতেছে আমাদেরকে তো আমরা কি করব এখানে যা আমাদের ওই I wanted buy it please text me my number অথবা কল মি মাই নাম্বার এটা লিখে আর কি চলে আসবো শিকাগো দেখেন শিকাগোর আমরা একটা মার্কেট প্লেস পাইছি আপনাদেরকে আমি আবারও বলতেছি কাজের সময় বুঝে কোন সিটিতে কোন সময়ে কাজ হবে কোন সিটি ধরলে কখন কি কাজ হবে আপনারা অবশ্যই ওইটার উপর মনোযোগ দিবেন আপনারা যদি কোন সিটিতে কখন কাজ হচ্ছে কিভাবে কাজ করলে ভালো হবে এইটা যদি না বোঝেন তাহলে আমার মতো সারাদিনে একটা গুগল হয়ে ক্রিয়েট করাও পসিবল না আপনারা যদি বুঝতে পারেন যে আমরা সন্ধ্যা ছয়টায় কাজে বসছি এই সময়টাতে ইউএসের কোন সিটিতে নয়টা বাজতেছে বা দশটা বাজতেছে এই নয়টা থেকে দশটার ভিতর আপনারা যদি কাজ করতে পারেন সিডি সিলেক্ট করতে পারেন তাহলে আপনাদের কি কাজ মোটামুটি একটা ভালো কাজ হবে তো বন্ধুরা আমি নেক্সটে আরও একটা ভিডিও নিয়ে আসবো ফেসবুক নিয়ে এবং সেটা আরও নতুন এবং ক্রিয়েটিভিটি যেটাতে আপনারা খুব আপনারা আর কি খুব অল্প পরিশ্রমে দিনে তিন থেকে চারটা বা পাঁচটা গুগল ভয়েস করতে পারবেন আমি মনে করি একজন যারা গুগল ভয়েস ক্রিয়েট করে তারা তো মাসে অনেক টাকা ইনকাম করে এখন গুগল ভয়েসের ক্রিয়েটরদের অবশ্যই একটা পিসি একটা ফোন থাকে আপনি যদি ফোনের মধ্যে আমি যে নেক্সটের ভিডিওটা নিয়ে আসবো ফেসবুক দিয়ে সেইটার আপনি যদি করে রাখেন ফোনের মধ্যে সারাদিনে যদি দশ থেকে পনেরো মিনিট বা এক ঘন্টা কাজ করেন দেখা যাবে দিন শেষে ওখান থেকে দুইটা বা চারটা জিবি হয়েছে আপনার এই দুই চারটা জিবিটা ফ্রি আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কোন সিটি ধরে কোন সময়ে কাজ করবেন সেইটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে আর কি আপনাদের ভিডিও নিয়ে হাজির হব তো বন্ধুরা এই ছিল আমাদের ফেসবুক গ্রুপ থেকে কিভাবে আমরা গুগল ভয়েস ক্রিয়েট করব তার একটা ছোটোখাটো ভিডিও ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে চলেছি তো বন্ধুরা গুগল ভয়েসের কাজ শেষে আমরা চলে যাব অ্যামাজনের কাজে অ্যামাজন থেকে আমরা চলে যাব সিপিএ মার্কেটিংয়ে তো বন্ধুরা আমরা নেক্সট ফেসবুক দিয়ে ফেসবুক দিয়ে নেক্সটে যতক্ষণ পর্যন্ত না নতুন ভিডিও নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলের পাশেই থাকুন এবং আরেকটি কথা আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে আমি পরবর্তীতে যে নতুন ভিডিওটা আপলোড করব সেটা আপনারা অতি সহজেই পেতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ